আসসালামু আলাইকুম welcome back to my channel for another video তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা আমাদের যে কোনো পিকচারের ঠোঁটে লিপস্টিক পরাতে পারি সেই সম্পর্কিত টিউটোরিয়াল তো আমি একটি পিকচার নিয়েছি আপনারা চাইলে আপনাদের নিজেদের পিকচারেও লিপস্টিক পরাতে পারবেন যারা ওমেন্স আছেন অবশ্যই গার্ল তো তারা কিভাবে আপনাদের ঠোঁটে লিপস্টিক পরাবেন অর্থাৎ মেয়েদের পিকচারে কিভাবে লিপস্টিক পরাবেন সেই ধরনের টিউটোরিয়াল নিয়ে আজকে উপস্থিত হয়েছি তো আমরা একটা পিকচার নিয়েছি এই পিকচার থেকে আমরা প্রথমে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব দেন এখান থেকে সলিড কালার নিব তো আমরা লাল কালারটাই নিলাম নেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করব করার পরে এটা কন্ট্রোল আই চেপে ইনভার্স করে নিব দেন আমরা এখানে ব্রাশ টুল সিলেক্ট করব এবং এর এখানে দেখে নেবেন হার্ডনেসটা থার্টি রাখবেন অপাসিটি রাখবেন হান্ড্রেড এবং ফ্লোটা রাখবেন হান্ড্রেড তো রাখার পরে আমরা এই ঠোঁটটাকে কিভাবে সুন্দরভাবে মাস্কিং করে সুন্দরভাবে মাস্কের মাধ্যমে এই যে মাস্ক ইফেক্ট দেখতেছেন সেটার মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে টোটাল লিপস্টিক পরাবো সেই সম্পর্কিত টিউটোরিয়াল তো আমরা আমাদের এই ব্রাশ টুলটাকে একটু ছোট করে নিচ্ছি আপনারা কিবোর্ড থেকে থার্ড ব্যাকেট চেপে এটা ছোট বড় করে নিতে পারবেন তো প্রথমে আপনারা অবশ্যই এইটার যে বাউন্ডারিটা সেইটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এভাবে সুন্দর করে এর বাউন্ডারি লেয়ারটা সিলেক্ট করবেন ওকে বাউন্ডারিটা আমরা সিলেক্ট করে নিলাম এখানে ভয়ের কিছু নেই যে আপনারা যদি বাহিরে চলে যায় কালারটা যদি বাহিরে চলে যায় সেক্ষেত্রে আপনারা এটা উঠাতে পারবেন দেন আমি এটা ফিল করে দিব এটা দুই তিনভাবে করতে পারবেন আপনারা তো আমরা এভাবে ফিল করে দিলাম দেওয়ার পরে আপনারা যদি চান যে এই অংশটা কিন্তু বাহিরে চলে গেছে সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে এক্স চাপলে এখানে কিন্তু এই যে ব্ল্যাকটা হোয়াইট এবং হোয়াইটটা ব্ল্যাক ব্ল্যাক হবে অর্থাৎ ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ড হবে সেই ক্ষেত্রে আপনারা এভাবে মুছে দিতে দিতে পারবেন তো আমি প্রথমে দেখে নেই যে আমাদের কি অবস্থা হয়েছে তো এখানে নর্মাল মুড থেকে আমরা এটাকে আমাদের হচ্ছে সফট লাইট ইফেক্ট দেব সফট লাইট তো সফট লাইট ইফেক্ট দেওয়ার পরে দেখলেন এরকম হয়ে গেল তো এই পাশে কিন্তু একটু বেশি চলে গেছে আমরা যেটা বলতেছিলাম তো এই পাশে কিন্তু আমরা চাইলে মুছে দিতে পারি হালকা করে এই সাইডটা একটু ফিনিশিং দিয়ে নিব ফিনিশিং দিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যেক্ষেত্রে আমাদের আগের ছবিটা ছিল এরকম এই রঙটা অত্যন্ত গাঢ় রঙটা আমি ইউজ করছি যার কারণে একটু এরকম মনে হচ্ছে তো আমরা যদি কম্পেয়ার করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে ছবিটা ওই পাশে নিয়ে গিয়ে দেখতে পারি যে কি একটা অবস্থা আগের যে ঠোঁটটি ছিল সেটা ছিল এরকম এবং পরের যেটা হলো সেই ছিল আজকে টিউটোরিয়াল আপনারা আপনার যারা আপনাদের ঠোঁটে লিপস্টিক করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এইভাবে করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম